Hello friends welcome to the NS blog বন্ধুবান আজ এই মুহূর্তে মুই কিন্তু চলে যাচ্ছি উত্তরবঙ্গের আরেক বিখ্যাত ইউটিউবার জয়ন্ত রায় জয়ন্ত রায় সাথে দেখা করি তো আজ জয়ন্ত জয়ন্তদার সাথে মোর একটা আলোচনা হবে তার আগে একটু হালকা পরিচয় করে দাও এই জয়ন্ত রায় হচ্ছে মূলত vlog video vlog video content creator পাশাপাশি ফানি ভিডিও কিন্তু কন্টেন্ট তৈরি করে আর এছাড়াও স্টোরি স্টোরি মানে শর্ট ফিল্ম এবং ড্যান্সের একটি চ্যানেল আছে হ্যাঁ। তো জয়ন্তদা বেশ কয়েকদিন আগে প্রায় মাসখানে আগে যে গোটা ভারতবর্ষে বিখ্যাত ইউকের একটা জিরো সেভেন যে ব্লগ ভিডিও চ্যানেল আছে বা ইউটিউবার আছে তার থেকে একটা কিন্তু গিফট পায় আর ইতিমধ্যে তোমরা কিন্তু সবাই জানে জয়ন্তদার মুখ দেখি চিনি পারছেন যে কি গিফট পাইছে তো জয়ন্তদা কি গিফট পাইছেন কয়ে দাও তোমার মুখ দিয়ে গিফটটা তো আমার পাইছি একটা কেডিএম বাইক একটা কম্পিটিশন ছিল তো কম্পিটিশনটা আমার ফার্স্ট হয়েছি তা আমার কোনোদিনও ভাবি পাইনি যে আমার একটা কম্পিটিশনে ফার্স্ট হবো কেননা আমার এরকম অনেক কম্পিটিশনে মানে পার্টিসিপেট করছি যার জন্য আমার কোনো কম্পিটিশনে কয় না যে তোমার লাইফত যদি যত হারিবেন লাইফে হারেছেন ঠিক আছে কিন্তু ওই হার থেকে তোমার অনেক কিছু শিক্ষা মানে পাওয়া যায় তো ওই শিক্ষাটা তোমার ভালো করে ইউজ করে লাগে ওটা ইউজ করে যখন তোমার ভুললা তোমার ঠিক পরিবর্তন করে আনি পাবেন তারপরে তোমার একটা সঠিক জায়গায় যা পৌঁছাবেন তো আমরা ভুললা হইতে হইতে হইতে আজ একটা যতটুকু হোক সঠিক হয়েছে তো আমরা একটা কম্পিটিশন জিতে পাচ্ছি এলা আচ্ছা কম্পিটিশনে কিসে ছিল আসলে মানে কি ছিল সাবজেক্ট কি ছিল বিষয় কি ছিল সাবজেক্ট ছিল হচ্ছে দা বাউ হয়ে যে আছে তো ওনার লাইফ স্টোরি নিয়ে আর কি ভিডিওটা বানিয়ে লাগবে তো ওনার লাইফ স্টোরি মানে ওনার লাইফত কী কী হয়েছে লাইফত কী করে উমা উপর আসিল তো আমার তো ভিডিও আমার অনেক দিন আগের থেকে দেখি তো যার জন্য আমার অনেক মানে স্টোরিটা জানি পারি যে কী করে কী ওর আইছে তারপর হয় না যে জায়লা অনেক ফেমাস হয়ে যায় ওর পিছনে কত লোক ঘুরে তো সেটা নিয়ে আমরা সম্পূর্ণ স্টোরিটা দেখাইছি তোমরা যদি দেখি চান ভিডিওটা তাহলে আমার চ্যানেল চলে যাও জয়ন্ত আচ্ছা ঘটনা হচ্ছে ভিডিও ছিল ভিডিওর ভাষা ছিল হিন্দি হিন্দি তো গোটা ভারতবর্ষতে হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর আছে প্রচুর প্রচুর আর তোমরা একজন রাজবংশী করে ছেলে এবার রাজবংশী করে ছেলে এবং তোমার ভিডিও বানিয়েছেন হিন্দি দিয়ে তারপরেও যে গোটা ভারতবর্ষে তোমার ফার্স্ট হলেন কোয়া চলে মানে ভারতবর্ষ জয় করলেন তোমার এই দিক দিয়ে তাহলে বিষয়টা তোমার কেমন লাগছে বিষয়টা তো খুব মানে খুব ভালো মানে একদম কি কম এটা করার কোনো শব্দই নেই কেননা আমার ভারী ভাই নেই আমার প্রথম প্রথম মানে মুই প্রথম প্রথম একটু হিন্দি ভিডিও বানানি হয় তো হিন্দিটা না আমার মনে অত শ্যুট করে না কেন আমার রাজবংশী বাড়ির ছেলে পেলে তো এলা আমাকে অনেকজনে কষে যে তোমার হিন্দি ভিডিও বানাও তো আমার হিন্দি ভিডিও বানাতে চাই না আমরা যাই যে আমার উত্তরবঙ্গটার নামটা আরও উপরোধ করি তো আমরা আমরা যেই ভাষা দিয়ে আছি সেই ভাষাতে আমরা ভিডিও বানাতে চাই তো এটাই তো ঘটনা হচ্ছে তোমার যে ইকুয়াল রাইডে জিরো সেভেন যে বাইকটা দিবে বাইকটা কেটিএম টু হান্ড্রেড সিসি দুশো সিসি তো বাইকটা গিফট দিবে কোনদিন তোমাকে মানে কী কারণে এতদিন দেরি হচ্ছে দেরি হচ্ছে এই কারণে আমার লাইসেন্স আমার তো গাড়ি ঠিক নেই আমার সাইকেল দিয়ে যাতায়াত করি তো আমার লাইসেন্স যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আসবে তো মিনিমাম আরও এক মাস পরে হয়তো হয়ে যাবে লাইসেন্সটা তারপর আচ্ছা এই বাইকটা যে গিফট করবে সেটা কি তোমার কোনো পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবে কারোর মাধ্যমে বা নিজে আসবে উপস্থিত এরকম না না ওনা নিজে আসবে ওনা কাছে নিজে আসবে নিজে আসে আমার সাথে ভিডিও বানাবে আমার বাড়িতেও বসে আসবে তাহলে দেখা যাক যদি আইসে তাহলে তো ভালো হয় তোমার আসেন একদম আমার তো প্রথমে যেটা তোমার স্ট্যাটাসে দিয়েছিলেন যে তোমার কেটিএম বাইকটা কি পেয়েছে সেটা তো আমার বিশ্বাস হয়নি প্র্যাঙ্ক ভিডিও ভাবে একদম সিরিয়াসলি আচ্ছা। তারপর যেটা দেখেন সত্যি সত্যি ঘটনাটা মানে একদম রিয়েল হয় আমার অনেক খুশি হই এবং অবাক হয়ে যায় যে গোটা ভারতবর্ষে এত হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার আছে প্রায় কয়েক লক্ষ লোক কিন্তু এরকম স্টোরি বানাইছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বাবু ভাইয়ার তারপর তোমার একদম মানে ফার্স্ট হন আচ্ছা শুধুমাত্র ফার্স্টকে দিবি না আরো কাহো দিবি না যা হচ্ছে সেকেন্ড হয়েছে তো ওয়া কই যে কিছু একটা দিবে মানে কিছু দেওয়ার তো কথা ছিল না তো কই যে কিছু একটা দিবে ওনার মনটা খুশি রাখার জন্য তাহলে তোমার দেখিয়ে পাবেন পরে যে কি দেয় আচ্ছা বাবু এর ভিডিও কোনো দেখা যায় তোমার কিন্তু নর্থ ইস্টের মনে করে কিন্তু এই নর্থ ইস্টের না নর্থ ইস্টের না মানে ও অ্যাড্রেসটা ভুল হয়ে গেছে ওনার যেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে আমার হয়তো কিছু একটা ভুল হয়েছে তো আমার বারবার করে খুশি যে আমার ওটা পড়ি না আমার ওয়েস্ট বেঙ্গলত পড়ি তো এরপরে যেটা কবে আশা করি ঠিকই কবে তো একদম আসলে জয়ন্তদা বাড়ি কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একদম জলপাইগুড়ি শহরে কেন্দ্রতে পাওয়া যায় তোমার বাড়ি তো যাই হোক যে যেদিন পুরস্কারটা দিবে সেই ডেটটা তোমার কীভাবে প্রকাশ করবে অর্থাৎ তোমার যে ফ্যান ফলোয়ার আছে মতো জানে চান্দা যে কোন দিন দিবে বা ওমাও মিট করে চান্দাবে এই বিষয়ে তোমার কেমন করে তোমার আমার ফেসবুক চলে এসো ফেসবুক পেজ আছে জয়ন্ত রায় ডান্স আর মোর হলো যদি ইনস্টাগ্রামে আসে তাহলে সবার আগত আপডেট পেয়ে যাবেন ইনস্টাগ্রামের আইডি হচ্ছে জয়ন্ত রায় ওটাকে না আসলে সবার মানে আগত আপডেটটা চলে আসতে থাকে কেন আমার না আমার যদি আপডেট না দিই অন্যজন স্টোরি লাগে তাহলে আমার ওটা ট্যাগ মারি দিই তো তোমার ইনস্টাগ্রামে আইসো ফলো করো আচ্ছা যাই হোক একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটা সাধারণ পরিবারের ছেলে হয়েও গোটা ভারতবর্ষে প্রচুর বড় ঘাড়ে দিয়া তোমার যে কেটিএম বাইক জয়লাভ করলেন বা জিতিলেন বা ফার্স্ট হলেন এই এটা কি ধরনের শিক্ষা মানে এদের কি শিক্ষা পাওয়া যায় শিক্ষা পাওয়া যায় এটা দেখো তোমার খাটনি অনেক করেছেন করে না যে অনেকজন গোপনে গোপনে খাটনি করে কিন্তু জেলা একটা বোমটা ব্লাস্ট হয় মানে তোমার কিন্তু হইয়ালাটা সব দিকে ওঠে তেমন আমার খাটনি দু হাজার আঠেরো থেকে করিয়েছি খাটনি করতে করতে আজই দুই হাজার বাইশ তারপরে যা আমার একটু মানুষের চিনি পাচ্ছে তোর জন্য তোমার মন প্রাণ দিয়ে সবাই খাটনি করতে থাকো কোনোদিনও কোজো কাজে হার মানেন না দেখবেন তোমার গোপনে গোপনে যে খাটনিটা করছেন না একদিন ওইটার হইয়ালাটা এত বড় হবে যে সবার কানে কানে পৌঁছে যাবে তোমাকে এক্সট্রা করে খোয়ার কারোর কোনো দরকার নেই আচ্ছা থ্যাংক ইউ এই এনএস ব্লগে সময় দেওয়ার জন্য শেষ পর্যন্ত আরেকটা অনুরোধ করি যে আমার এই যে চ্যানেল এনএস ব্লগ চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু মূলত উত্তরবঙ্গের যে সমস্ত ইউটিউবার ইউটিউবার আছে তার লাইফস্টাইল ভিডিও এবং উত্তরবঙ্গের দর্শনীয় স্থান কিংবা বিখ্যাত যে মানুষগুলো সমাজসেবক আছে তার লাইফস্টাইল তুলে ধরি এই বিষয়টা তোমার কেমন লাগেছে এই বিষয়টা খুব আমার ভালো লাগেছে কেননা এই এনএস ব্লগ মানে এই যে তোমরা যে দেখি পাচ্ছেন চ্যানেলটা এই চ্যানেল হচ্ছে তোমার থাকো সবাই মোটিভেট হওয়ার মানে কেন এক একটা মানে যে সেলিব্রিটি আছে তার বাড়ি যাচ্ছে দাদা যা এক্সট্রা করে ভিডিও বানাচ্ছে তোমার জন্য খাটনি করি তো মানে এটা হাততালি বলতে গিয়ে হাততালি হাততালি তো তোমার ওর দিকে দিবার পার না দাদা শুনিলে পার না তোমার শুধু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা পাশত থাকা যেন এই এনএস ব্লগের যে ফ্যামিলিটা আছে আরও অনেক বড় হোক যেন সবার ঘরে ঘরে পৌঁছায় আর সবার ঘরে ঘরে একটা করে সেলিব্রিটি হোক আমার এই উত্তরবঙ্গ আচ্ছা থ্যাংক ইউ জয়ন্ত তোমাকে এনএস ব্লগের সময় দেওয়ার জন্য <laughs> আজ এই ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ চলো